আমরা শহীদ চান্দ স্টেডিয়াম প্রবেশ করতেছি তাই না জিয়া জিয়া না এখন লাগে যেমন বড় খেলা না ওই বড় খেলা মানে রান টান রেখে রেখে দেখতে হবে সুইং নিয়ে ডিপ্লোমাগুলো কি করছে বললো ডাক্তার মানে দিচ্ছে নিজে নাই দেখতে দাও ষোলো হাজার ইয়ারাবাদ এখানে ওটা ইয়ারাবাদ দেখে খেলবে করো ব্যাস করতে লেখা দেখেন ক্লাবের নাম याराबाद अकड़ाड़ा याराबाद आप देखे खेल कर देखा था यार नाम दा सर गेमिंग ಬುದ್ಧಿಮಾರಿ ತೆಗಿತೇನೆ ಮೆಡಿಕಲ್ ಹೋಗಿದ್ದೆ ಅಲ್ಲ ಬಾಯ್ ನೆಕ್ಸ್ಟ್ আবার উইকেট তো বেশি বেড়ে গেছে দেখতেছি তিনটে গেছে పొద్దున ఒకరు మనుషులు శృత ఒక మనుషులులా మన దగ్గరికి অবস্থা বাইরে হইতেছে কিন্তু উঠতেছে না মজা হচ্ছে না এটি মজা লেগেছে না ওদিকে না থাকে ব্যাট ট্রাই খেয়ে আরেক রান আরেক রান ও মাই গড সাবাস সাবাস তিন রান পরীক্ষা দেওয়া अरे जी हाई कर दी वो तो हमने हाई कर दी ভালো করতে হচ্ছে দাঁড়া দাঁড়া দুই বলে পাঁচ রান হয়ে গেছে না রে বাবা শর্ট চালাবো না চালাবো পঞ্চাশ একশো Yeah, good action! Barcelona! Good, good, good, good, good, good, good, good, good, good, good, good, good, good, good, মাঠের মধ্যে ঘুরে যাচ্ছে মাঠের মধ্যে বেজি হ্যাঁ মাঠের মধ্যে বেজি তো হাতের মধ্যে ভালো ব্যাট নাই এই হচ্ছে শহীদচন্দ্র স্টেডিয়ামের অবস্থা এই তো অবস্থা মাঠের মধ্যে বেজি খেলোয়াড় নাই কিন্তু খেলোয়াড় নাই বেজি আছে আপনি Oh, eh? লাগালে তিনটে মিস করছি তিনটের মধ্যে আর একটা আমার পরিচয় দিক মানুষ ছোট হ্যাঁ। চোখের সারা রাত ভালো নাই মানে কিন্তু সেকেন্ড গেমে গতবার যেটা খেলছে না না বে তুমি না আউট আউট হ্যাঁ দুর্দান্ত আউট দৌড়ে গেল আলু মাঠে মাঠে নিয়ম কানুন এখনো না না না বল হওয়ার আগে কথা হইলো একটা বিরাট মজা যাবে ও শুধু নাম লই এই মাছটা এমনি লাগে না বল ওয়াও বোল্ট তিনটা তিনটা তিন বলে দুই বলে তিনটা আউট দুই বলে তিনটা আউট হ্যাঁ দশ পনেরো ইয়ে দিবে আপনি হ্যাঁ এখানে রেস্ট আমরা হ্যাঁ। চলে যাবো স্টেডিয়াম খেলা শেষ চলে যাচ্ছি শহীদচন্দ স্টেডিয়াম থেকে বের হওয়ার ঘেট